আমরা এখানে যে কুতুদিয়া যে বাজার মেন বাজার এখান থেকে আমরা বেগুনে তিরিশ টাকা করে আসছি ও খুব সুন্দর সি বিচ ও আমি তো একটু খুবই আশাহত হয়েছি লাইট হাউসে এসে এখানে সিবিস দেখে তো আমার মন ভরে গেল বাতিগড়ের পাশে এত সুন্দর একটা জায়গা সাথে ঝাউবন অসাধারণ যারা ভাতি করে আসবেন তারা এই মজাটা নিতে পারবেন বিচটা খুব সুন্দর এদিকে লাইট হাউস দেখা যাচ্ছে বন্ধুরা যারা আসবেন দিয়া এগুলো মিস করবেন না আমরা একবার ভাবছি লাইট হাউসে আসবো না এখন শেষ পর্যন্ত আসলাম লাইট হাউসে আসলে দেখার কিছু নাই কিন্তু পাশের যে বীজটা এটা আসলে অসাধারণ ওই যে দূরে ফিশিং বোর্ডগুলো দেখা যাচ্ছে নোংর করে আছে গভীর সমুদ্রে মাছ ধরে অনেক বড় বিচ বাসায় যাওয়া এখান থেকে লাইট হাউসটা খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা যারা কুতুবটি আসবেন অবশ্যই অবশ্যই অবশ্যই মিস করবেন না এগুলো তবে আমি বলবো হাতে সময় নিয়ে দৃশ্যগুলো একরকম হয় বিকেলের দৃশ্যগুলো একরকম যদি আমরা একবার বড় দুপুরবেলা আসছি এখানে কোনো ট্যুরিস্ট নাই এটাই মজা নিজের মধ্যে নিজের মতো করে একান্তভাবে এখানে সময় কাটাবেন প্রাইভেট বিচের মতো অন্যরকম একটা পরিবেশ হ্যাঁ দেখতেছি তো মানুষজন কেউ নাই অনেক পরিষ্কার পানি পানি অনেক দূর চলে আসে আহ কতই না সুন্দর আমার এই দেশ বাংলাদেশ আমার টুরমেটরা ছবি তুলতে ব্যস্ত মনির ভাই জাহিদ ভাই ছবি তুলে দিচ্ছেন রফিক ভাই দূরে দিয়ে মানুষের মেন কর্মযজ্ঞ হচ্ছে লবণ চাষ আর মাছ ধরা কিছু মানুষ আছে দেশের বাইরে থেকে তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার চারপাশ পরিষ্কার রাখবেন যখন ঘুরতে যাবেন আসসালামু আলাইকুম